আন্নাসা মানুষের সাথে সালাসা তিন আইয়াম দিন তুমি তিনের কথা বলতে পারবে না ইল্লা ছাড়া ব্যতীত রমজা ইশারা ইঙ্গিত ইশারা ইঙ্গিত ছাড়া তুমি তিন দিন মানুষের সাথে কথা বলতে পারবে না ওয়া এবং উজকুর এই সময় তুমি কি করবে জিকির করো উজকুর রব বাকা তোমার রবের কাসিরান বেশি বেশি হুয়া এবং সাব্বিহ তাজবি পড়ো বিল আশি বি এবং আল আশি আশি মানে হলো এশা গতকাল আমরা বলেছিলাম এশা এবং এবেকার হলো বাকার থেকে আশি মানে হলো সন্ধ্যা এবেকার মানে হলো বাকার সকাল সকাল এবং সন্ধ্যায় তোমার রবের তুমি কি করো বেশি বেশি জিকির করো আমরা ইবনুল কাইমের একটা বই আপনাদেরকে পড়াবো ইবনুল কাইম এবং ইবনু ইবনু ইবনু ইবনু তাইমিয়ার বইটি হলো ইবনু কাইম এবং ইবনু তাইমিয়ার আল ওয়াবিল আসয়িব খুবই চমৎকার বই আমার খুবই প্রিয় বইদের বইয়ের মধ্যে এটি একটি সেটি আমি আপনাদেরকে ইনশাল্লাহ ওই বইটি আমরা আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ এই যে এখানে আপনাদেরকে দেখাই যে ওগুলো বইটিতে কি আছে জানেন খুবই মজার বই খুবই মজার বই এই যে এই বইটি এটি আপনাদেরকে পড়াবো ইনশাল্লাহ এই আমাদের যে পাঁচটি বইয়ের কথা বলেছেন এর মধ্যে এটাও আছে সহিহুল কালিম তৈব এখানে সব জিকিরের ফজিলত আছে কখন কি দোয়া পড়লে কি ফজিলত পাওয়া যায় ইত্যকার সব কিছু এখানে আছে খুব অসাধারণ বই খুবই অসাধারণ তো এগুলো হচ্ছে মাদার বুক এটা কিছু অন্তত এরকম পাঁচটা বই পড়তে পারলে তারপরে দেখবেন যে আরবি পানির মতো সোজা হয়ে গেছে আপনাদের জন্য ইনশাআল্লাহ তো তারপরে আমরা যেটা বললাম যে তিনি তখন ওকে হ্যাঁ আচ্ছা একটা মিনিট আমাকে আহ <clears throat> আপনারা একটু বড় করে দিই যেন আপনি দেখতে পান তো তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে তিনি বলেন ওয়াজকুর রব্বাকে কাসির মুসাব্বিহ তাসবিহ পড়ো বিল আশি ওয়াল ইফকার ওয়া এবং ঈদ যখন এই ঈদ মানে হলো সাধারণত অতীতের কোনো ঘটনা এটা আপনি পড়ে এসেছেন অতীতের ঘটনা স্মরণ করিয়ে দেওয়ার জন্য ঈদ ব্যবহৃত হয় আর ভবিষ্যতের কথা বলার জন্য ঈদা ব্যবহৃত হয় তাই না এটা আপনাদের মনে আছে আমরা অনেকবার বলেছিলাম কলাত বলেছেন আল মালাইকা ফেরেস্তারা যখন বললেন ফেরেস্তারা বলেন এই ফেলের আপনারা যারা গ্রামার পড়ে এসেছেন সেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম ফেলের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে ভার্ব গুলো কিভাবে হবে এই যে ফেল ফেলের সাথে তার কি থাকবে ফাইল থাকবে ডুয়ার ডুয়ারের ব্যাপারে কিন্তু আমরা বলে এসেছিলাম আপনাদেরকে ডুয়ার ডুয়ার ব্যাপারে কি বলেছিলাম যে এই যে ফেলটি হয় ডুয়ারের আগে থাকবে এটা হলো ডুয়ার হয় ফেলটি আগে থাকবে অথবা ডুয়ারের পরে থাকবে হয় ডুয়ারের আগে অথবা ডুয়ারের পরে অর্থাৎ ফেল প্লাস ডুয়ার অথবা ডুয়ার অথবা কি অথবা কি এই যে ফেল প্লাস ডুয়ার এটা এরকম থাকবে অথবা ডুয়ার প্লাস ফেল অর্থাৎ এই যে ডুয়ার অর্থাৎ এই ফাইল যেটাকে বলে ডুয়ার ডুয়ার অথবা ডুয়ার প্লাস ফেল অর্থাৎ ডুয়ারটা হয় আগে থাকবে অথবা ডুয়ারটা পরে থাকবে তাইলে আমরা কি বলেছিলাম আপনাদের মনে আছে আমরা বলেছিলাম যে ডুয়ার যদি পরে থাকে যে ডুয়ার যদি পরে থাকে তাহলে ফেল যদি আগে থাকে তাহলে ফেলটা সবসময় ওয়াহেদ এক বচন হবে দুই নম্বরে ফেলের জিন্স মানে জেন্ডার ফেলের জেন্ডার এই ফাইলের জেন্ডার অনুসারে হবে ফেল কিন্তু অলওয়েজ সিঙ্গুলার কিন্তু জেন্ডারটা হবে কি ফাইলের জেন্ডার অনুসারে এখানে আমরা নতুন আরেকটি কথা আপনাদেরকে বলেছিলাম সেটা আমরা কি বলেছিলাম বলেছিলাম যে আল জামাউল মুকাসার অর্থাৎ যেগুলোকে আমরা পড়েছিলাম যে অনিয়মিত বহুবচন অনিয়মিত বহুবচনগুলো এগুলো অলয়েস কি মানে হচ্ছে আল ওয়াহেদ আল মুআন্নাস অর্থাৎ সিঙ্গুলার ফেমিনিন অনিয়মিত বহুবচনগুলো অলয়েস সিঙ্গুলার ফেমিনিন এখন দেখুন তো আল মালাইকাতু এটি কিন্তু বহুবচন মালাকুনের বহুবচন কিন্তু এটা irregular broken plural broken plural হওয়ার কারণে আল কাতুর আগে কি এসে কলাক এসে কারণ এই যে আমরা সূত্র বলে এসেছিলাম যে ফাইলটা সবসময় এক বচন হবে কারণ ফাইলটা পরে এসছে ডুয়ার পরে এসে ডুয়ার যদি পরে আসে তাহলে ফেল ইজ অলওয়েজ সিঙ্গুলার কিন্তু ফাইলের জেন্ডার অনুসারে ফেলের জেন্ডার নির্বাচিত হবে কালাত কলা কলা কলু কলাত থ্রি এফ ওয়ান সে একজন নারী তো এটা কারণ কি কারণ এই যে এই সূত্রটা এখানে প্রযোজ্য যে যদি ব্রোকেন প্লুরাল হয় তাহলে এটা অলওয়েজ এক বছর নারীবাচক হিসেবে ধরা হবে এটাকে অলওয়েজ এক বছর নারীবাচক হিসেবে ধরা হবে এটা আপনার বুঝতে পারেন নাই কে একটু বলবেন কমেন্ট বক্সে একটু কেউ কি বলবেন কেউ বুঝতে পারেন এমন কেউ আছেন কিনা কমেন্ট বক্সটা অন করে দিয়েছে কেউ কেউ একটু বলবেন বুঝতে পেরেছেন কিনা তো সরি কি কি হয়েছে আমি বুঝতে পারিনি আন্ডারস্টুড ওকে স্যার রেকর্ডিং থেকে আবার বুঝা বুঝবো ওকে আচ্ছা thank you thank you thank you thank you এই তো ভালো কথা বলেছেন যে প্রয়োজন হলে আবার রেকর্ডিং থেকে আবার বুঝে নেবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ কারণ আমাদের অনেক পদ এগোতে হবে সময় আমাদের খুবই কম তাহলে আমি একটু ওইদিকে আগাই রেকর্ডিং থেকে একটু দেখে নিন ইয়া মারিয়াম বললেন হে মারিয়াম ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ এস্তফা কি এস্তফা মানে হলো মোস্তফা এখান থেকে মোস্তফা নির্বাচিত করা কি মানে তোমাকে কাহ কাবজাবার কাব পুরুষবাচক কাবজের কি নারীবাচক ও এবং তহারা তহারা মানে হলো পবিত্র করা কি এখানে হায়ের উপরে একটা তসদিদ আছে তহারা কি তহারা পুত পবিত্র করেছেন কি তোমাকে ও এবং এস্তফা কি তোমাকে নির্বাচিত করেছেন আবারও আলা উপরে নিসা মানে নারী আল আলামিন জগৎ সময় বিশ্ব জগতের নারীদের উপর তিনি তোমাকে নির্বাচিত করেছেন বিশ্ব জগতের নারীর উপর তিনি তোমাকে নির্বাচিত করেছেন তারপরে আমরা তারপর আপনারা দেখতে দেখুন হিয়া মারিয়াম হে মারিয়াম ও কুনুতি তুমি অনুগত হও ও কোন এই যে কোনোত আমরা বলি শব্দটা এবার একটু আপনাদেরকে দেখা দরকার যে ও কোনোতি শব্দটি কি থেকে এসছে যেন আমরা বুঝতে পারি যে এটার মাদ্দা এবং তার ব্যবহার যেন আমাদের কাছে স্পষ্ট হয় সেজন্য এই অকনতিটি এটি একটু আপনাদেরকে দেখার জন্য বলবো যে অকনতিটা আসলে কি থেকে এসছে একটু দেখুন কাইন্ডলি যে অকুনতি শব্দটি একটু দেখুন অকুনতি ওই যে আমরা তখন আদেশ সূচক আমরা বলেছিলাম ওক নো তি ওক নো তি শব্দের কি থেকে এসে ওকনত সরি এই যে অকনতি অকনতি এসে কফ নুন তা এখান থেকেই ওকনত কফ নুন তা থেকে কি কফ নুন তা থেকে ও কনুত ও কনুত থেকেই ও কনুতি থেকে এখান থেকে আমরা বলি না দোয়াই কোনুত দোয়া আল কোনুত কোনুত মানে হলো তাহলে আনুগত্য অনুগত অনুগত হওয়া ওকে এটা হলো কনুত সেখানেই ওয়াল না কোরআন আছে না কনিত এখান থেকে কনিত যাই হোক আমরা বলছি কফ নন্তা তা থেকে এসছে সেখান থেকে কনুত সেখান থেকে উকনতি এখন আপনারা পড়ে এসছেন আদেশ সূচক আদেশ সূচক ভার্বে আপনার কি পড়ে এসছেন আপনার শুধুমাত্র পড়ে এসছেন আদেশ সূচক ভার্ব এটাকে আপনাদেরকে কি করতে হবে এটাকে আপনাদের মূল শব্দ যদি হয় কফ যদি হয় কফ নুন এবং তা তাহলে এটাকে আপনাকে বানাতে হবে তাক নুথু তাক নু থু বা আয় করতে হবে তাক নুথু যে তাক নুথ ফাইল মুদারে মাজজুম বানাতে হবে জজমালা ফাইলে মুদারে বানাতে হবে জজমালা ফাইলে গরম জজমালা ফাইলে মুদারে বানাতে হবে তাক নুত قناتا قناتا قناتا يقنط قناتا قناتا قناتو يقنطو يقنطان يقنطون تقنطو family number one group number one তাকনতু সেখান থেকে তাকনত এখন এটাকে যদি আপনি আদেশ সূচক বানাতে চান তাহলে আপনার কি করতে হবে এই যে তা ফেলে দিতে হবে তা ফেলে দিলে বার দা কি দেখুন তো এটা তো কিন্তু এখানে এই যে আইন কালেমাতে দম্মা আইন কালেমা দম্মা থাকলে আমরা বলেছিলাম কি তখন এখানে একটা দম্মা বিশিষ্ট পেশ এই আনতে হবে আলিফ আনতে হবে মানে ওকনত এখন এটাকে আপনারা তৈরি করুন তো ওকনত ওকনুতা ওকনুতু ওকনীতি ওকনুতা ওকনুতনা কি ছয়টা আদেশ তো ছয়জনকে আপনি আদেশ করতে পারেন তুমি একজন পুরুষ তোমরা দুজন পুরুষ তোমরা সকল পুরুষ তুমি একজন নারী তোমরা দুজন নারী তোমরা সকল নারী তাহলে কি হলো ওকনুত এক বচন ওকনুতা তোমরা দুজন আনুগত্য করো ওকনুতু তোমরা সকল আনুগত্য যেমন ও বধু তোমরা সকল আনুগত্য করো এরপর হলো নারীবাচক কি ওকনুতি তুমি একজন নারী আনুগত্য করো ওকনুতা তোমরা দুজন নারী আনুগত্য করো ওকনুত না তোমরা সকল নারী আনুগত্য করো ওকে এই ছয়টা পাঁচবার মুখস্থ করুন ও ওকুনুতু ও ওকুনুত ও ওকুনুতু ওকুনুতি ওকনিতা ওকুনুত না পড়ুন তা ওকুনুত ওকুনুতা ওকুনুতু ওকনিত উকনুতি উকনুতা উত আমি একটু আপনাদের মাইকটা অন করে দিই আপনার সকলে একটু পড়বেন আমি একটু শুনতে চাই পড়ুন তো Jawaban definisi? Uknuta, Okay. Okunuta, okunutu, okunut, okunuta, okunutu, okunuti, okunuta, okunutena, okunut, okunuta, okunutu, okunuti, okunuta, okunutena. অংসুর অংসুরা অংসুরু অংসুরি অংসুরা অংসুরনা ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা উবুদ উবুদা উবুদু উবুদি উবুদা উবুদনা এই এভাবে আপনাদেরকে এটা তৈরি করতে হবে ওকে ব্যাস আমরা এখন তারপরে আলোচনায় যাই লিরব্বিকে তোমার রবের জন্য বস যদি দেখেছেন একই রকম বস যদি উসজুদ উসজুদা উসজুদু উসজুদি উসজুদা উসজুদনা ওয়া এবং ইরকাই ওই একই ইরকা ইরকা ইরকাউ ইরকাই ইরকা না মা সাথে আর রাকে রুকুকারী রুকুকারীদের সাথে রুকু করো রুকুকারীদের সাথে রুকু করো যা জালিকা উহা মিন হতে আম্বা শব্দটি নাবা উনের বহুবচন আম্বা শব্দের কি থেকে নাবা উন এবং যিনি আম্বা শব্দটি একবার এটাও আপনারা একটু দেখুন মরফোলজি আমি মরফোলজিতে একটু বারবার আপনাদেরকে নিয়ে যাই কারণ হলো শব্দের ব্যবহারটা আপনাদেরকে বুঝতে হবে যে শব্দটা কি থেকে এসে যেমন ধরুন শব্দটি হলো আম্বা আম্বা শব্দটি কি থেকে এসে নন নন বা হামজা বা আ যিনি সংবাদ নিয়ে আসেন তাকে বলে কি নাবি যিনি সংবাদ নিয়ে তাকে বলে নাবি তাই না এখান থেকে বলা হয় নাবা নাবা এর বহুবচন হলো আম্বা নাবা নাবা উন মানে সংবাদ সুরা নাবা আছে নাবার বহুবচন হলো আম্বা যিনি সংবাদ নেন তাকে বলে নবী যিনি সংবাদ তাকে কি বলে নবী নাবা <clears throat> এটাই বহুবচন এখান থেকে আপনি যদি বলেন যে সংবাদ দেয়া তখন এর অর্থ হবে আম্বা আহ অথবা হবে নাব্বা আ নাব্বা নাব্বা আম্বা মানিয়া সংবাদ দেয়া নাব্বা মানিয়া সংবাদ দেয়া এই দুটোই সংবাদ দেয়া অর্থে ব্যবহৃত হয় এই জন্য কোরআনে আছে নাব্বি ইবাদি নাব্বি মানে সংবাদ দাও ইবাদি আমার বান্দাকে আন্নি নিশ্চয় আমি আনা আমি আল গাফুরুর রহিম আল গাফুরুর রহিম আমি গাফুরুর রহিম নাব্বি ইবাদি আমার বান্দাকে সংবাদ দাও আমি গাফুর রহিম ওকে তাহলে এখানে নাবা আপনারা দেখতে পেলেন নাবা নাবা আপনারা দেখতে পেলেন আমি নাবায়ের কথা এখানে আপনাদেরকে বললাম তারপরে আপনারা তারপরে শব্দগুলো একটু দেখুন সময় আমাদের নাই আল গায়েব মোদাফ মোদাফিলাই এটা হলো গায়েবের সংবাদ নো হি আমরা ওহি করি কি থেকে সে ওয়াহাইয়া ওয়াহিয়ন হি তা ইলাইকা আপনার প্রতি আমরা তাকে আপনার প্রতি ওহি করি ওয়া এবং মা কুন্তা মা মানি না কুন্তা তুমি ছিলে তুমি ছিলে না আপনি ছিলেন রাসুসলামকে আল্লাহ বলেন লাদাই মানে নিকটে হি মানে তাদের আপনি তাদের নিকট ছিলেন না এই যে যখন ইউলকু আলকা ইউলকু নিক্ষেপ করা শব্দটি কি থেকে এসছে আলকা ইউলকু একটু দেখুন শব্দটি হলো কি আলকা ইউলকু ইউলকু না শব্দটা দেখুন ইউল না কি থেকে এসছে লাম কফ ইয়া এখান থেকে বলা হয় লিকা লেখা মানে হলো সাক্ষাৎ এখান থেকে বলা হয় মোলাকাত মোলাকাত মানে হলো কি পরস্পর পরস্পর সাক্ষাৎ করা ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ কোরআন আছে ফামান কানা ইয়ারজু লিকা যে যে তার রবের লেখা লেখা মানে সাক্ষাৎ চায় তার কাউকে আপনি যখন বিদায় দেন তখন আরবরা বলে থাকি ইলাল লেখা ইলাল লেখা সি অ্যাগেইন সি ইউ এটা বলি না আমরা সি ইউ সি অ্যাগেইন এটা হলো ইলাল লেখা আবার দেখা হবে ওকে এই লেখা এখান থেকে হলো লেখা লেখা মানে হলো সাক্ষাৎ করা এখান থেকে হয় আলকা আলকা মানে হলো ছুঁড়ে মারা তাহলে ছুঁড়ে মারলে কি হয় আপনি এটা যদি ছুঁড়ে মারেন ওইখানে তাহলে ওইটার সাথে এটা সাক্ষাৎ হবে এখন তো ওটা সেটা সাক্ষাৎ হলো না ওইখানে ছুড়ে মারলে ওইখানে গিয়ে সাক্ষাৎ হয় এখান থেকে ইউল আলকা আলকা থেকে ইউল আলকা ইউলকি ইউলকি থেকে ইউলকু তারা নিক্ষেপ করে তারা ছুঁড়ে মারে কি তারা ছুঁড়ে মারে আকলাম আহম আকলাম আকলাম এবং হোম আকলাম চৌধুরী কলমের বহুবচন কলম তারা তাদের কলমগুলো ছুঁড়ে মেরেছিল কারা ইহুদি পাদ্রিরা কারা মারিয়াম আলাহ ইসলামের দায়িত্ব নেবে এটা নিয়ে যখন বিতর্ক তৈরি হয় তখন তারা একটা একটা একটা একটা ফ্লো খুব পানির প্রবাহ আছে এরকম একটা ইয়ার পাশে গিয়ে একটা ঝর্নার পাশে গিয়ে তারা বললো এখানে পণ্ডিতরা তো কলম দিয়ে তারা তাওরাত লিখতো তোমাদের কলমটা এখানে ছুঁড়ে মারো যার কলমটা যাবে না স্রোতে তো অন্যদের কলম চলে যাবে যার কলম যাবে না সেই দায়িত্ব নেবে কার মারিয়াম আলাইহা সালাতামের সেই কলম ছুঁড়ে মারার সেই ঘটনায় জাকারিয়া আলাই সালাতামই বিজয়ী হলেন সেই কথা আল্লাহ সুবহানাহু এখানে বলছেন আখলা আহম তাদের কলম সমূহ কি আইয়ু কে হোম তাদের এই আইয়ু কিন্তু আপনারা পড়ে এসেছেন তাদের মধ্যে কে ইয়াকফুল কফিল হবে অভিভাবক হবে আমরা এর আগে পড়েছি কফিল মারিয়াম কে মারিয়ামের কফিল হবে অভিভাবক হবে এটা নিয়ে তারা কলম ছড়ে মেরেছিল এই এই ঘটনা তো আপনি ছিলেন না তখন কিন্তু আমি আপনাকে এগুলো সব বলছি আল্লাহ সুবহান তার রাসুলকে বলছেন ওয়ামা কুন্তা এবং আপনি ছিলেন না লাদাই হিম তাদের নিকট এই যখন ইয়াখতাসিমুনা ইয়াখতাসিমুনা এটা family number eight family number eight اختصما اختصما داری خسم تکیشه خسم خاد خاص، سواد میم خسم خسم منو بعدا نوبت کاره اختصما یختصمو اختصما یختصمو تا دیگه یختصمون اختصما یختصمو তারা যখন বাদানুবাদ করছিল আপনি তখন তাদের কাছে ছিলেন না আমি আপনাকে বলছি ইয়াখতাসিমুনা উনা এই যখন কলাত আল মালাইকাতু ফেরেশতারা বলল ইয়া মারিয়াম হে মারিয়াম ইন আল্লাহ নিশ্চয় আল্লাহ ইউবা কি তোমাকে সংবাদ দিচ্ছেন বি সম্পর্কে কালিমাতিন বাণী কালেমা কালিমা শাহাদা আমরা বলি মিনহু তার পক্ষ থেকে একটি কালিমার একটা বাণীর একটা কালিমার কে ঈসা আলাই সালাতু ওয়াসালাম কালিমাতুল্লাহ বলা হয় কালিমাতুল্লাহ কারণ আল্লাহর বাণী কোনো ন্যাচারাল কোনো প্রসেসে তার জন্ম হয়নি পিতা মাতার মাধ্যমে বরং আল্লাহর বাণী মানে আল্লাহর নির্দেশ এর মাধ্যমে তার জন্ম হয়েছে সেটাই ইসমহ তার নাম হলো আল মাসিহ মসিহ ঈসা ঈসা ইবনু ছেলে মারিয়াম মারিয়াম মারিয়ামের ছেলে ঈসা যার নাম হবে ঈসা মসিহ ওয়াজিহান চেহারাওয়ালা শব্দটি ওয়াজিহান শব্দটি ওয়াজহুন থেকে এসে ওয়াজহুন মানে চেহারা আমরা এ কথা আপনাদেরকে বলে এসেছিলাম যে এই জাতীয় শব্দ কিভাবে তৈরি হয় এটা আপনারা জানেন যে তিন অক্ষর বিশিষ্ট কোনো শব্দের সর্বশেষ বর্ণের আগে একটি যদি জের যোগ করা হয় মানে ইয়ে যোগ করা হয় তাইলেই এটি ওই গুণওয়ালা ব্যক্তিকে বোঝাবে যেমন ধরুন শব্দটি হলো এলমুন সর্বশেষ বর্ণ হলো মিম এর আগে যদি আপনি একটা ইয়া যোগ করে দেন তাহলে কি হয়ে যাবে আলিমুন জ্ঞানী যার মধ্যে এটা আছে এলেম যার মধ্যে আছে যেমন ধরুন শব্দের হলো হুকমুন প্রজ্ঞা সর্বশেষ বর্ণ মিম মিমের আগে যদি একটা ইয়া দিয়ে দেন তাহলে কি হয়ে যায় হাকিমুন ঠিক তেমনি ভাবে এখানে শব্দ হল ওয়াজহুন ওয়াজহুন মানে চেহারা ফাওয়াল্লু উজুহাকুম ছাত্র ওয়াজহুন মানে কি চেহারা এখন এই ওয়াজহুনের সর্বশেষ বর্ণটি কি হা এই হায়ের আগে যদি আপনি একটা ইয়া দিয়ে দেন তাহলে কি হয়ে যায় হুন এবং আপনি জানেন যে ওয়াজহুন মানে চেহারা চেহারা শুধুমাত্র আপনার চেহারাই বোঝায় না চেহারা মানে সম্মান তোমার চেহারা দেখাবে কিভাবে তোমার তো সম্মান চলে গেছে মুখ দেখাবে কিভাবে আমার মুখ আর রক্ষা হলো না আমরা বাংলাও বলে থাকি মুখ রক্ষা করা মানে কি সম্মান রক্ষা করা ওকে সম্মান রক্ষা করা এখানে তিনি হবেন চেহারাওয়ালা ম্যান অফ ফেস মিনিং যে তিনি হবেন একজন সম্মানিত ব্যক্তি ফির দুনিয়া দুনিয়ায় তিনি হবেন দুনিয়া সম্মানিত তিনি হবেন দুনিয়ায় সম্মানিত হবেন তিনি দুনিয়াতে তারপরে কি হবে ওয়াল আখেরা এবং আখেরাতে ওয়া এবং মিন অন্তর্ভুক্ত আল মোকাররাবিন মোকাররাব শুধু কফ রবা কোরবাত সেখান থেকে করিব নিকটবর্তী সেখান থেকে মোকাররাব যাকে নিকটে আনা হয়েছে the one who has been brought near যাকে নিকটে আনা হয়েছে তিনি হবেন আল্লাহর নৈকট্য প্রাপ্তদের অন্তর্ভুক্ত মুসা ঈসা আলাই সালাতাম ওয়া এবং ইউকাল্লিমু তিনি কথা বলবেন কাল্লামে ইউকাল্লিমে যে কাফ লাম মিম কালাম কালাম আল্লাহর কালাম আমরা বলি কোরআনকে আল্লাহর কালাম মানে আল্লাহর বাণী আল্লাহর কথা ইউকাল্লিমু তিনি কথা বলবেন আর নাসা মানুষের সাথে ফি মধ্যে আল মাহাত মাহাদের মানে হলো দোলনা ক্রাডল ক্রাডল ক্রাডল ও এবং কাহলা মানে হলো পরিণত বয়স বার্ধক্য বার্ধক্য তিনি দোলনা থাকা অবস্থায় কথা বলবেন এবং বার্ধক্যে উপনীত হয়ে তিনি কথা বলবেন তার মানে বৃদ্ধ হব তিনি বেঁচে থাকবেন অর্থাৎ তিনি আবার আসবেন এবং মিন অন্তর্ভুক্ত আসলেহীন পুণ্যবানদের তিনি পুণ্য পুণ্যবানদের অন্তর্ভুক্ত হবেন আচ্ছা বলুন তো এই আল মাহাদ যারা মুসলমানদের মধ্যে একদল আছে তথাকথিত কোরআনিস্ট মতাজেলা ইত্যাদি আকিদের কিছু লোক এখনো আছে যারা মনে করে ইসা আল ইসলাম তো মারাই গেছেন আবার আসবেন কেন এবং তারা বলে কোরআনে এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছে শত শত যে কোরআনে কাদিয়ানিরা ঠিক একই কাজ করে যে কোথায় আছে যে তিনি আবার আসবেন আচ্ছা বলুন তো দোলনায় থাকা অবস্থায় অর্থাৎ সদ্যভূমিষ্ঠ শিশু অবস্থায় তিনি কথা বলবেন এটা তো একটা মজা তিনি যদি মারাই গিয়ে থাকেন তখন তো তিনি যৌবনে পরিণত বয়সে পরিণত বয়সে কথা বলা এটা একটা মজা কেমন হয় এক আপনি আমরা কথা বলছি না পরিণত বয়সে এটা কি কোনো মজা হলে তো স্বাভাবিক কথা না বলতে পারাটা একটা অস্বাভাবিক অস্বাভাবিক হলো কি তাহলে যে তিনি শিশুকালে যখন তার কথা বলতে পারার কথা না তিনি মাত্র ভূমিষ্ঠ হয়েছেন এই সময় তিনি কথা বলা আবার হলো বার্ধক্যে যখন অনেক লোক তার আর কথা বলতে পারে না সেই একেবারে বার্ধক্যে এই অবস্থায় যখন তিনি পূর্ণ যৌবনে যেমন কথা বলেন শিশুকালেও তেমন বলবেন বার্ধক্যে পৌঁছেও তিনি সেভাবে কথা বলবেন অমিনাস আলিহীন তিনি সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত কলাত তিনি বললেন মারিয়াম বললেন কলাত রব্বি আমার রব আন্না কিভাবে ইয়াকুন হবে লি আমার ওয়ালাদুন ছেলে ওয়া আর লাম সাস একসাথে স্পর্শ করেনি এবং করবেও না মনে রাখবেন লামের ব্যবহার আপনার পড়েছেন মাসুন মানে হলো স্পর্শ না শ্বাস নি আমাকে স্পর্শ করেনি বাসার মানে কোনো মানুষ বাসার মানে কি বাসার মানে রক্ত মাংসের গড়া মানুষের বলে বাসার খেয়াল করতে হবে এটা এই জন্য রাসুলাম যে বলেছেন ইন্নামা আনা বাসারুন আমি তো তোমাদের মতো মানুষ মানে রক্ত মাংসের গড়া আমাকে কোনো মানুষ স্পর্শ করেনি কলা তিনি বললেন কাদা এভাবেই আল্লাহ আল্লাহ ইয়াকলুকু সৃষ্টি করেন মা যা ইয়াশা তিনি চান ইদা যখন কদা তিনি সিদ্ধান্ত নেন কাজী এখান থেকে কাজী যখন কাজী মানে সিদ্ধান্ত নেন আমরান কোন বিষয়ে ফা ইন্নামা ফা তখন ইন্নামা শুধুই ইয়াকুরু তিনি বলেন লাহু তার জন্য লা মানে হু তার জন্য কোন হও আদেশ সূচক ফায়াকুন অতপর তা হয়ে যায় কোন মানে হও ফায়াকুন অতপর তা হয়ে যায় ও এবং ইউআলিমহু তিনি তাকে শিক্ষা দেবেন আল কিতাবা কিতাব ওয়া এবং আল হিকমাতা প্রজ্ঞা ওয়া এবং আত্মাউরাত এখানে তায়ের উপর জবর আত্মাউরাত তাওরাত ওয়া এবং আল ইঞ্জিল ইঞ্জিল তিনি তাকে তাওরাত এবং ইঞ্জিল শিক্ষা দেবেন ও এবং রাসুল তিনি হবেন রাসুল ইলা দিকে বানি ইসরায়েল এবং ইসরায়েলের প্রতি তিনি একজন রাসুল হবেন আননি তিনি বলবেন নিশ্চয়ই আমি আননি আন্না এবং ইয়া কদ অবশ্যই জি ইতু আমি এসেছি কম তোমাদের কাছে আমি তোমাদের কাছে এসেছি বি নিয়ে আয়াতেন আয়াত মিন হতে রব্বিকুম তোমাদের রব তোমাদের রবের পক্ষ থেকে একটি আয়াত তোমাদের কাছে নিয়ে এসছি আন্না যে আননি আন্না এবং ইয়া বা আন্না এবং নি এটা প্রেপারেশন আন্না এবং নি আন্না এবং ইয়া এটা আন্না নি এটা হয়ে যায় যে এতু আন্নি হয়ে যায় যে এতু আমি এসেছি কম তোমাদের কাছে বি আয়াতি মের কম আন্নি নিশ্চয় আমি আখলোক আমি বানাই আখলোক খালাকা আখ আখলোক লাকম তোমাদের জন্য মিন দিয়ে হতে আত্মীন মানে মাথি কা মতো হাই আতিন মানে হলো আকৃতি হাই আত আর তয়ের পাখির আকৃতি হাইয়া মানে আকৃতি হাই আহ মানে কি আকৃতি আপনার ফর্ম ফর্ম আমি একটা ফর্ম স্ট্রাকচার বানাই কেমন একটা পাখির মাটি দিয়ে আমি পাখির মতো একটা আকৃতি বানাই মাটি দিয়ে পাখির মতো বানাই তারপরে কি ফা অতপর আন ফু আমি নাফাখা নাফাখা নফখা নাফখন নাফখন মানে হলো ফু দেয়া আন ফুখু আমি ফুদেই ফিহি তার মধ্যে ফাওতপর কোন তা হয়ে যায় তয়রান পাখি বি দ্বারা এজেন মানে পারমিশন অনুমতি আল্লাহ আল্লাহর আল্লাহর অনুমতি দ্বারা সেটা তখন পাখি হয়ে যায় চিন্তা করে দেখেন আমি মাটি দিয়ে একটা পাখির মতো বানাই তারপরে সেখানে ফু দিই ফু দিলে একটা পাখি হয়ে যায় এটা মজেজা ঈসা আলাই সালাতামের ও এবং ও ইউ আমি সুস্থ করি উবরি আই কিউর আই কিউর এটা নট কেয়ার ইট ইস কিউর আই কিউর আবুব্রিউ আল আকমাহা জন্মান্ধ ওয়াল আবরাসা কুষ্ঠরোগী এই দুটো শব্দ আপনাদের এটা আপনার ওই যে দোয়া পড়েন আল্লাহ ইন্নি আউজবি কেমিনাল বারাসি এই যে বারাস এই যে বারাস আবরাস বারাসি কুষ্ঠরোগ মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়ামিন সাইয়েল আসকাম করোনার দোয়া বা এই জাতীয় ভাইরাসের দোয়া এবং ওহি আমি জীবিত করি আল মাউতা মৃতদের মাইয়েতনের বহুবচন বিজনিল্লা আল্লাহর নির্দেশে আমি মৃতদের জীবিত করি ও এবং উনাব্বিও তাহলে এই শব্দগুলো আপনার এটা আবার পড়ুন উবরিউ উবরিউ আমি ইন্নি বেরি উন বারাতুন সুরা বারা আছে না বারা মানে মুক্ত করা মুক্ত মুক্তি তাহলে উবরিউ আমি মুক্ত করে দেই আল আব কাকে মুক্ত করি মানে সুস্থ করি আল আক মাহা জন্মান্ধ ওয়াল আবরসা কুষ্ঠরোগীকে এবং ওহি আল মাউতামি আমি মৃতকে ভালো করে দেয় অর্থাৎ ইসা আলাহিসাল্লাম জন্ম অন্ধ এর উপর চোখের উপর দিয়ে তিনি হাত বোলালে তার চোখ ফিরে আসতো এবং তিনি কুষ্ঠরোগীর গায়ে তিনি স্পর্শ করে তার গোষ্ঠ রোগ মৃত্যুদেরকে তিনি রাখতেন এই মৃত্যুরা তোমরা কবর থেকে বের হয়ে এসো তারা বের হয়ে আসতো এগুলো সব দেখুন এটা তার নিজের কোনো কিছু না তিনি বলছেন ইজমিল্লা you will have to understand that আমাদের তো বহুত লোক আছে তারা বহুত কেরামতির কথা তারা বলে অমকে এই তমকে সেই এই যে কেরামতি এই সকল কেরামতিটাই আপনাদেরকে বুঝতে হবে যে কোরআন আমাদেরকে কি বলছে নবী পর্যন্ত বলছেন তার মতো নবী mightiest perfect one of the তিনি বলছেন যে আল্লাহর নির্দেশে আমি কাজ করি আমি আমার নিজের যোগ্যতায় নিজের ক্ষমতায় নিজের পাণ্ডিত্যে এরকম করতে পারি তা না অনলি বিকজ অফ আল্লাহ আল্লাহর অনুমতি ক্রমে আল্লাহর নির্দেশে আল্লাহর এম্পাওয়ারমেন্টে আমি এই কাজটি আমি করে থাকি আমি এই কাজটি আল্লাহ সুবহান এম্পাওয়ারমেন্টে আমি এই কাজটি করে থাকি সেটি আল্লাহ সুবহান বললেন ওকে তারপর আমরা দেখতে পাই আচ্ছা যারা বলছেন যে সাউন্ড কম আমি জানি না এখন how does it happen that sound is কম কিভাবে সাউন্ড কম আই ডোন্ট নো আচ্ছা না সাউন্ড কম হওয়ার কথা নয় আচ্ছা স্যার প্রেস ব্যাকগ্রাউন্ড নয় টাইপিং বিগ ওকে ঠিক আছে তারপরে আমরা এরপর দেখি ঠিক আছে আচ্ছা তারপরে আমরা দেখতে পাই যেটি সেটি হলো তিনি বলছেন যে কম এই যে মাত্র উনাব্বিউ নাব্বা ইউনাব্বি যে এতক্ষণ আগে আমরা এই যে বোর্ডে দেখে আসলাম নাব্বা নাব্বা নাব্বা ইউনাব্বিউ উনা ইউনাব্বিউনা উ উনাব্বিউ আমি সংবাদ দেই কম তোমাদেরকে বি সম্পর্কে মা যা তা আকুলু না তোমরা খাও আকালা ইয়া আকুলু তোমরা যা খাও তার সম্পর্কে ও এবং মা যা তার দাখিরু না তোমরা তাদ্দা খেরো না তোমরা কি করো তোমরা আপনার জমা করে রাখো মজুদ করে রাখো ফি বুয়তিকুম তোমাদের ঘরগুলোর মধ্যে তাদ্দা খেরো না এটা একটা নতুন শব্দ দেখার এমনি যারা আমরা মাদ্রাসায় পড়েছি আমরা জানি দেখার মানে হলো কোনো জিনিস গুদামজাত করে রাখা তোমরা যা গুদামজাত করে রাখো মানে মজুদ করে রাখো ফি বুয়ুতিকুম তোমাদের ঘরগুলোতে অর্থাৎ তোমরা যা খায় আসছো আমার কাছে এসছো এখন আমি তোমাদেরকে বলে দিতে পারবো কি খেয়ে এসছো এবং কি রেখে এসছো এটাও বলতে পারবো এটা মুসা আলাহিসাল্লাহ ইসা আলাহিসামের মজেজা ইন্না নিশ্চয়ই ফি মধ্যে জালিকা ইহার লা আয়া অবশ্যই নিদর্শন রয়েছে লাখম তোমাদের জন্য ইন যদি কুন্তুম তোমরা হো মেন তোমরা যদি মুমিন হও ওয়া এবং মুসাদ্দিকান সত্যায়নকারী লি মার জন্যে মা যা বাইনা মাঝে ইয়াদাইয়া আমার বাইনা ইয়াদা ইয়া এটা আপনার জানেন বাইনে ইয়াদা মানে সামনে ইয়া ইয়া মানে আমার এবং বাইনে ইয়াদাই বাইনা আইদি এর মানে সামনে এটা কিন্তু আপনার গ্রামারে পড়ে এসছেন মিনাত তাওরাতে তাওরাতের যা আমার সামনে রয়েছে তাওরাত হতে যা আমার সামনে রয়েছে সেটা কি আমি তোমাদের যেন সত্যায়ন করবো যে তাওরাতের এতটুকু সত্য এবং লি যেন ওহিল্লা আমি হালাল করতে পারি হালাল লাকুম তোমাদের জন্য বাদাদা আল্লাদি বাদা কিছু আল্লাহ যা হুররিমা হারাম করা হয়েছিল আলাইকুম তোমাদের উপর এটাই যে বালাগাত এখানে দেখুন ওহিল্লা আমি হালাল করব আর এখানে বলছি কি হুররিমা যা হারাম করা হয়েছিল তার মানে কি যে এরা এমন কিছু অন্যায় করেছিল যার কারণে হালাল কিছু জিনিস তাদের উপর হারাম করা হয়েছে এটা পানিশমেন্ট হালাল কিছু জিনিস তাদের জন্যে হারাম করা হয়েছিল যারা গ্রামার আমি বুঝতে পারছি না নতুন বলে যারা গ্রামার পড়েন এই জন্য আমরা বারবার আপনাদেরকে বলি যে আপনারা যে আপনারা গ্রামার পড়বেন গ্রামার ইজ এসেন্সিয়াল এই জন্য গ্রামারের কথা আমরা বারবার বলি যে গ্রামার পড়বেন এবং যারা নতুন তাদেরকে গ্রামার এবং প্রফেশনাল দুটি করার কথা বলছি আপনারা যারা পুরান আছে আপনারা গ্রামারটা আরেকবার ঝালাই দেন প্লিজ এটা জরুরি জরুরি এটি গ্রামার ছাড়া সামনে আগানো মুশকিল গ্রামার থেকেই শব্দের অর্থ আসে আর গ্রামারটা এখন পানির মতো সহজ হয়ে যাবে যারা আগে গ্রামার করেছেন আপনি দেখবেন এখন করলে এটা তো আপনার মুখস্থ দৌড়াবেন আপনি বলবেন এত কম পড়াচ্ছে কেন সেজন্য আপনাকে গ্রামারটা করা দরকার প্রত্যেকের জন্য এটা মাস্ট এসেন্সিয়াল গ্রামারটা আরেকবার করে নেয়া পূর্ণিমা আলাইকুম ওয়াজি ইতুকুম এবং আমি এসেছি তোমাদের কাছে বি নিয়ে আয়াতেন আয়াত মিন হতে রবিকুম তোমাদের রবের পক্ষ হতে ফা অতএব ইত্তাকু তোমরা ভয় করো আল্লাহ আল্লাহকে ও আতিউ এবং আনুগত্য করো নি আমাকে আতিউ এত তোমরা আনুগত্য করো আমাকে ইন্না নিশ্চয় আল্লাহ আল্লাহ রব্বি আমার রব ওয়া এবং রব্বকুম তোমাদের রব ফা অথবা ও বুধু তোমরা এবাদত করো হু তার এই যে ও বুধ ও বুদা ও বুধু ও বুদি ও বিদা ও বুদা ও না তোমরা এবাদত করো তার ইহাই সেরাতুন পথ সরল সঠিক ফালাম্মা অতপর যখন আহাসা আঁচ করলো আঁচ করা সেন্স যখন তিনি বুঝলেন কে ইসা অনেকে বলে এহসাস এহসাস মানে উপলব্ধি এহসাস মানে কি একটু বোঝা আঁচ করা অনুভব করা উপলব্ধি করা মিন হোম তাদের মধ্যে থেকে আল কোফরা যখন ইসা ইসলাম বুঝবেন যে ওরা তাকে অস্বীকার করছে এবং তারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে করা তিনি বললেন মান কে রয়েছে আনসারি আমার সাহায্যকারী আনসার সাহাবিদের মধ্যে মদিনা যারা <clears throat> সাহায্য করেছিলেন তাদেরকে বলে আনসার ইলাল্লাহ আল্লাহর উদ্দেশ্যে কারা আমাকে সাহায্য করবে কলা বললো আল হাওয়ারি ইউনা হাওয়ারিরা বললো হাওয়ারি হাওয়ারি মানে হলো এরা হয় হাওয়ারি শব্দে দুটো অর্থ আছে একটা হয় এরা ধোপা ছিল সেখান থেকে হুর হুর এই যে জান্নাতের হুর মানে যারা একেবারে শুভ্র তাদেরকে অথবা এরা এবাদতের দিক থেকে আমলের দিক থেকে এবং তারা আকিদের দিক থেকে তারা ছিল শুভ্র হেন আমরা আনসারুল্লাহ আমরা আনসারুল্লাহ আমরা আল্লাহর জন্য তোমার সাহায্যকারী আমান্না আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি ওয়া এবং হাদ সাক্ষী থাকুন আদেশ সূচক বিআন্না নিশ্চয় আমরা আন্না নিশ্চয় আমরা মুসলিমন মুসলিম সাক্ষী যে নিশ্চয় আমরা কি মুসলিম নিশ্চয় আমরা মুসলিম রব্বানা আমাদের রব আমান্না আমরা ইমান এনেছি বিমা বিমানি প্রতিমা মানে যা আনজালতা তুমি নাজির করেছো এবং ইত্তাবানা ইত্তাবা ইত্তাবা ইত্তাবাউ ইত্তাবাত ইত্তাবাতা ইত্তাবানা ইত্তাবাতু ইত্তাবানা আমরা অনুসরণ করেছি আর রাসুল আর রাসুলকে ফা অতবে উক্তুব লিখুন উক্তুব উক্তুবা উক্তুবু উক্তুবি উক্তুবা উক্তুব না না আমাদেরকে মা সাথে শাহিদিন সাক্ষ্যদাতা সাক্ষী দাতাদের সাথে আমাদের নাম লিখে নিন যে আমরাও সাক্ষী দিয়েছিলাম আল্লাহর কাছে তারা এই প্রার্থনা করছেন ওকে লাস্ট আয়াত ওয়া এবং মাকারু তারা পরিকল্পনা করে মকরবাজ আমরা বলি মকরবাজ মকরবাজ মকর মানে কি ষড়যন্ত্র করা ওয়া মাকারু তারা ষড়যন্ত্র করেছে ওয়া মাকারু তারা ষড়যন্ত্র করেছে ওয়া মাকার আল্লাহ আর আল্লাহ কি করছেন পরিকল্পনা করছেন দে স্কিমড এন্ড আল্লাহ also planned they made the machination and আল্লাহ subhanahu wa ta'ala made the reverse plan এবং আল্লাহ খায়রু সর্বোত্তম আল মা কেরিন পরিকল্পনাকারী ওরা পরিকল্পনা করছে ও তো সামনে কিছু জানে না কি হবে আর আল্লাহ সুবহান তারা সর্বোত্তম পরিকল্পনাকারী আল্লাহ ওদের বিরুদ্ধে পরিকল্পনা করে রেখেছেন এ হচ্ছে প্রিয় ভাইরা বোনেরা আজকের আয়াতগুলো আপনারা আয়াতগুলো পড়বেন কেবলমাত্র সেই গ্রুপেই এটা আপলোড করা হবে যেই গ্রুপটি এখানে ইয়ে করেছেন আমাদের যে গ্রুপটি তৈরি করা হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য সেই গ্রুপে কেবলমাত্র এটা আপলোড করা হবে ইনশাল্লাহ এবং আপনারা সময় মতো এটি আপনারা আজকে পেয়ে যাবেন ইনশাল্লাহ এবং অন্য বইগুলো আমরা আপলোড করে দেবো সো দ্যাট ফ্রম টুমোরো আগামীকাল থেকে যেন আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই বইগুলো নিয়ে আপনারা বসতে পারেন ইনশাআল্লাহ তো আপনাদেরকে বলবো যে আপনারা <clears throat> ইনশাল্লাহ এই গ্রুপগুলোতে দ্রুত জয়েন করার জন্য আপনাদেরকে আমরা অনুরোধ করছি ইনশাল্লাহ এখন আহ আমরা তো এই বই মানে সুরা আল ইমরানের এখানে দেখুন চুয়ান্ন চুয়ান্নতম আয়াত পর্যন্ত কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আজকে পড়ে ফেলাম চুয়ান্ন আয়াত নাম্বার চুয়ান্ন ফিফটি ফোর ফিফটি ফোর দুইশো আয়াতের মধ্যে আপনার চুয়ান্নটা পড়া শেষ তাহলে দেখেন তো আর কয়দিন লাগবে ইনশাল্লাহ এই গতিতে যদি আমরা আগাই তাইলে আমাদের আর এক দেড় মাসের মধ্যে কিন্তু আমাদের এই সুরা শেষ হয়ে যাবে এবং আমি জানি না আপনারা একটু আমাকে বলবেন আমি একটু মাইকটা অন করে দেই যারা আমি সব সকলে বলবে না যারা পেরেছেন তারা বলবে না যারা পারেননি তারা বলবেন যে আমি মাইকটা অন করে দিলাম কত পার্সেন্ট পারেন না আপনারা যারা পেরেছেন তারা কাইন্ডলি বলবেন না যারা পারেননি তারা বলেন কত পার্সেন্ট বুঝেননি আসসালামু আলাইকুম বুঝেছেন আলহামদুলিল্লাহ লাস্টের হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আয়াতের কতগুলো নতুন নতুন শব্দ আছে তো ওগুলোর অর্থগুলো একটু মানে হ্যাঁ স্যার এটা ভালো হবে একটু রিপিট করলে ঠিক আছে যে আয়াতগুলোতে একটু নতুন শব্দ আছে এই আয়াতগুলো একটু রিপিট করি এই আয়াতটা আবার রিপিট করি এবং মাকারু মাকারা মাকারা মাকারা মাকারু মাকারাত মাকারাতা মাকারানা না ইয়ামকুরু তাম কুরানি ইয়াম তামকুরানি না এখান থেকে মা কির প্রথম বর্ণের সাথে টালিপ যোগ করে দিলেই যে ওই কাজটি করে তাকে বোঝায় মা কির ষড়যন্ত্রকারী পরিকল্পনাকারী মাকারু তারা পরিকল্পনা করে তিনবার আছে এখানে মাকের অতএব এই মাকের যেন আর কখনো আপনারা না ভুলেন পরিকল্পনা করা এই আয়াতে কোনো নতুন শব্দ নাই এই আয়াতেও কোনো নতুন শব্দ নাই হাওয়ারিরা বলল নাহনু আমরা উল্লাহ আল্লাহর সাহায্যকারী না আমরা ইমান আল্লাহ বিল্লাহি আল্লাহর প্রতি ওয়াসাদ এবং সাক্ষী থাকুন শাহাদা শাহাদা বি আন্না যে আমরা মুসলিম এখানে আহাসাটা একটা নতুন শব্দ এটা আমরা বাংলায়ও ব্যবহার করি এহসাস মানে হলো অনুভূত অনুভব করা আঁচ করা ফাও তো পরে লাম্মা যখন আহাসা অনুভব করলেন ঈসা ঈসা মিনহম তাদের মধ্য হতে আল কুফরা কুফরি অনুভব করলেন যে ওরা মনে হয় আমার প্রতি কুফরি করবে কওয়ালা তিনি তখন বললেন মান আং সরি কে আমার সাহায্যকারী হবে ইলাল্লাহ আল্লাহর প্রতি এটা আপনারা জানেন এই আয়াতটা আপনাদের জন্য খুবই সহজ এখানে কোনো নতুন শব্দ নাই এখানে একটা নতুন শব্দ হতে পারে জি এতু আমি এসে যা আ যা আ যা ও যা আ যা জি এনা জি এতা জি এতুমা জি এতুম জি এতি যে এতো যে না যে এতো আমি এসেছি এটা পাঁচবার পড়ুন যে এতো যে এতো পাঁচবার পড়ুন তো যে এতো যে এতো পাঁচবার যে এতো যে এতো যে এতো আমি এসেছি বি কম তোমাদের কাছে বি নিয়ে আয়াত মানে আয়াত মির কম তোমাদের রবের ফাওয়াতাকু আপনার তো পড়েন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও আতিউ আতিউ এটা আপনার পড়েন আনুগত্য করো আতিউ নি আমাকে আনুগত্য করো আতিউ নি এবং তোমরা কি করো আতিউ নি আমার আনুগত্য করো আমার আনুগত্য করো ও আতিউ নি এবং আমার আনুগত্য আমাদের কিন্তু বইয়ে আরো দুইটা রয়ে গেছে অতএব আপনারা যদি আমাকে না ছাড়েন তাহলে তো হবে না এবং আমার আনুগত্য করো ওকে ওয়া লি ওহিল্লা লি ওহিল্লা আহাল্লা ইউহিল্লু হালাল আমি হালাল করতে পারি লাখম তোমাদের জন্য বাদা কিছু সবগুলো শব্দের পূরণ আপনাদের হরিম হারাম করা হয়েছে হ্যাঁ তোমাদের উপর মুসাদ্দিগান সত্যায়নকারী বহুবার আপনি এই শব্দটি পড়েছেন বাইনা ইয়াদাই এর অর্থ আপনার পড়ে এসেছেন সামনে গ্রামার যারা পড়ে এসছেন তাও রাত এটি আছে ইন্নাফিজ এখানে সব নতুন সব পুরান এই জায়গাটা শুধু আপনাদের নতুন এই আয়াতটা একটু পুরান আমি এই এই এই আয়াতটি এতটুকু বলি আন্নি নিশ্চয়ই আমি আন্না এবং ইয়া অথবা আন্না এবং নি আখলুকু আমি বানাই লাকম তোমাদের জন্য মিন হতে তিন তিন মানে মাটি এটা তিন ও তিন ও জৈতুনি না এটা তোয়া দিয়ে ওইটা হলো তা দিয়ে তুইন মাটি কামানি মতো অনুরূপ হাই আমানি হলো আকৃতি হাই আমানি আকৃতি হাইয়া পাঁচবার পড়ুন হাই আতন আকৃতি হাই আতন আকৃতি হাই আতন আকৃতি আর তয়ন মানে হলো পাখি তয়রন পাখি তয়ের মানে কি তয়রান আবাবিল তয়রান আবাবিল তয়ের মানে হলো পাখি পাখির আকৃতি তৈরি করি পাখির আকৃতি তৈরি করি মাটি হতে ফাওতপর আনফুকু ফাইদা নুফিকা ফিসসুরি নাফখাতুন ওয়াহিদা ওয়ানুফিকা ফিসসুর ফাইদা হুম মিনাল আজদাথ ইলা রাব্বিহিম ইয়ানসিলুন সূরা ইয়াসিন আপনি পড়েন নুফিকা আনফুকু আমি ফু দেই ফিহি তার মধ্যে ফাওতপর ইয়াকুনু তা হয়ে যায় তয়রান এই যে তয়রান আবার পাচ্ছেন পাখি আর এজেন্ট মানে তো অনুমতিটা আমরা বাংলায় বলি এজেন্ট নেয়া আল্লাহর অনুমতিতে উবরি উ উবরি উ আবরা ইউবরি এটি নতুন শব্দ আনফুকু নতুন হতে পারে উবরিউ আমি মুক্তি দেই সুস্থ করে দেই আল আক আল আক মাহা আল আক মাহা জন্মান্ধ ও এবং আল আবরাসা কুষ্ঠরোগী এবং ওহি এটা আপনাদের পরিচিত শব্দ আমি হায়াত দেই আল মাউতা মৃতকে বিজনিল্লা আল্লাহর অনুমতি ক্রমে উনাব্বিউ উনাব্বিউ নাব্বা আই উনাব্বিউ নাব্বা আউ জানাবা আমি সংবাদ দেই কম তোমাদেরকে এ উ সবগুলোতে উ উনাব্বিউ ওহি উব্রিউ ওহি আনফুখু সবই তু আখলুকু সবই আ আ উ তাই না আ উ সবগুলোতেই ওকে তারপরে তারপরে মা যা তা না তোমরা খাও ওয়া এবং মা তার না তোমরা তার না তোমরা কি করো তোমরা তোমরা তোমরা জমা করে রাখো মজুদ করে রাখো ফি বুয়তিকুম তোমাদের ঘরগুলোতে আর বাকি আয়ত্তের অর্থ আপনাদের জানা আছে এরপরে এখানে আর কি আছে আমি জানি না সবই পূরণ প্রত্যেকটা শব্দ পূরণ এখানে নতুন কোন শব্দই আমি পাইনি বাসারুন এখানে ইয়ামসাস লামিয়ামসাস বলতে পারেন মাসাস এটা আপনার আগে পড়ে এসেছেন লাম স্পর্শ করেনি নি আমাকে বাসারুন কোনো পুরুষ এখানে একটা শব্দ আছে ইউকাল্লিমু তিনি কথা বলেন আর নাসা মানুষের সাথে আল মাহাদ আল মাহাদ মানে হচ্ছে দোলনা ও এবং কাহালা মানে পরিণত বয়সে বার্ধক্যে পরিণত বয়সে দোলনা এবং বার্ধক্যে তিনি মানুষের সাথে কথা বলবেন ওয়াজিহান একটা নতুন শব্দ ওয়াজহুন থেকে এসে ওয়াজহুন মানে চেহারা অতএব সম্মানিত অনার্ড আর আর এখানে নতুন শব্দ একেবারেই নাই ইয়াখতাসিমুন একটা নতুন শব্দ তারা বাদানুবাদ করছিল অতএব এই কয়েকটা শব্দ আমরা মুখস্থ করে ফেলবো এখন দেখো নতুন শব্দের সংখ্যা কমে আসছে তারা বাদানুবাদ করে তারা বাদানুবাদ করে কয়েকবার পড়ুন তারা বাদানুবাদ করে তারা বাদানুবাদ করে তারা বাদানুবাদ তারা ঝগড়া বিবাদ করে বিতর্ক করে ইউল কোন এটা আপনারা আগেও পড়ে এসেছেন তারপরে এটা নতুন ধরতে পারেন ইউল কোনা তারা নিক্ষেপ করে আকলাম কলমের বলছে এটা আপনি জানেন ইয়াকফুল কফিল থেকে সেটা আপনি জানেন কফিল মানে হলো অভিভাবক হওয়া আচ্ছা এরপরে আর কোন নতুন শব্দ নাই ওকনতি এটা আপনার জানেন দোয়াই কোন মানে অনুগত থাকা ইস্তফা মুস্তফা থেকে সেটা আপনি জানেন যে নির্বাচিত করা আর আশি আশি আমরা গতকাল বলেছিলাম ক্লু এশা রাত সন্ধ্যা আর ইবকার বাকার ভোর এখান থেকে এসে তো অতএব এগুলো আপনাদের কাছে পূরণ হওয়ার কথা নতুন হওয়ার কথা নয় আমরা তাহলে আজকে এখানে শেষ করলাম এটি ইনশাল্লাহ আমরা ফিফটিন মিনিটস ইনশাল্লাহ ইয়ে করবো ওই যে আমাদের আরবিকটা পড়বো তারপরে আজকের জন্য ছুটি আগামীকাল থেকে ঠিক সাড়ে আটটায় আমরা শুরু করব ঠিক সাড়ে আটটা সরি ও আমরা বলছিলাম যে আটটা থেকে শুরু করছি আপনারা কি আমাদেরকে একটু বলবেন কিনা এটা একটু আলোচনায় আমরা নিয়ে আসব আলোচনায় নিয়ে এসে তারপরে আমাদের আটটা থেকে শুরু করতে তাহলে আমাদের যে চারটা যে সেগমেন্ট আমরা বলেছি সবগুলো সেগমেন্ট আমরা কাভার করতে পারবো ইনশাল্লাহ তো তাইলে এখানে এটা শেষ করছি ইনশাল্লাহ আপনারা পড়বেন শিটগুলো আপলোড করা হবে আপনার নতুন গ্রুপে ইনশাল্লাহ আর ইনশাআল্লাহ এরপর আমরা মদিনা আরবিক নিয়ে একটু আলোচনা করবো হাজার সাল্লাল্লাহু সুবহান ওয়া তাআলা নবীনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু